আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নেই কেহ ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু নেকে ভনি ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি দেদাতা তুমি যে দাদা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি যে দাদা অন্ন যোগাও পেলে মিঠা পানি পেলে অন্ন যোগাও পেলে মিঠা পানি পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহো মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান শাশুর তোমারি তাই তো সদা তোমায় শরী প্রশংসা শুধু তাই তো সদা আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালি ভরা এই জীবনে গতি তুমি দিনে পাপে ভরা এই জীবনে গতি তুমি দিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান